এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমাদের আগ্রহ খুব বেশি আফটারঅল এটা আমাদের প্রথম একটা জিনিস যেটা বাংলাদেশি মানুষজন বা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অ্যাকচুয়ালি এসিওর মাধ্যমে কাজ করা শুরু করেছিল বাট প্রবলেমটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারে আমাদের নলেজ খুব কম এবং আমরা নলেজ গ্রো করার চেষ্টা সেভাবে করি নাই এই কারণে দেখা যায় যে আমরা অনেকেই বলি আমরা এসিও এক্সপার্ট আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারি আমরা এই পারি সেই পারি কিন্তু যখন দেখা যায় আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে বলা হয় যে র্যাঙ্ক করে দেখাও এই ওয়েবসাইটটা তখন আর করা হয় না এটার এক্সাম্পল আমি আপনাদের অনেক দিতে পারবো আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ আছেন গ্রুপে আছেন প্যাসিভ ইনকাম বাংলাদেশে ওইটায় আপনারা যারা আছেন তারা জানেন যে আমি গত মাসে বা তার আগের মাসে আমার ঠিক মনে নেই কোন মাসে অ্যানাউন্স করেছিলাম দুইটা কিওয়ার্ড দিয়ে যে এই কিওয়ার্ডগুলো যারা র্যাঙ্ক করে দেখাবে তাদেরকে আমি এক হাজার ডলার গিফট দিব এবং একই সাথে তাদেরকে আমি দুই হাজার ডলার প্রত্যেক মাসে এরকম একটা বেতনের চাকরি দিব একজনও আমাকে সেটা করে দেখাতে পারে নাই আমাদের গ্রুপ এবং আমাদের গ্রুপে মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মতো মানুষ আছে সো আমাদের এবং তারা বেশিরভাগই ইন্টারনেট মার্কেটার সো তারা যদি না করে থাকে তার মানে হইল গিয়ে এবং ওই মানুষগুলোর অনেকেই বলবে যে হুম আমি এসিও এক্সপার্ট কারণ আমি অমুক জায়গায় কোচিং করেছি আমি এসিও এক্সপার্ট কারণ আমি অমুক জিনিস শিখেছি আমি এসিও এক্সপার্ট কারণ আমি এটা জানি ওটা জানি বাট ইভেনচুয়ালি ধরেন আপনি ধরেন আপনি হার্টের অপারেশন করেন ঠিক আছে হার্টের অপারেশন যারা করে তাদেরকে কি বলে সার্জন টাইপ কিছু এখন মনে করেন আপনি হার্টের অপারেশন বিষয়ে অনেক কিছু জানেন কিন্তু আপনাকে যদি আমি বলি হার্টের অপারেশন করে দেখাও আপনি বলেন হুম আমি কোন ছুরি ইউজ করতে হয় জানি আমি কোন জামা পরে অপারেশন রুমে যাইতে হয় জানি কিন্তু আমি অপারেশন করে দেখাইতে পারবো না তোমাকে তার মানে আসলে আপনি হার্টের সার্জন না একইভাবে আপনি যতই কিওয়ার্ড রিসার্চ জানেন আপনি যতই জানেন যে হুম এসিওর জন্য লিঙ্ক করা জরুরি আপনি যদি আমাকে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে দেখাইতে না পারেন মোটামুটি কম্পিটেটিভ একটা ইন্ডাস্ট্রিতে তার মানে আসলে আপনি লিখছে জানেন না ওকে সো অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম ইন্ট্রো দেওয়ার কারণ হলো কি এই এসিওর মিনি সিরিজে ওয়েলকাম তিনটা ভিডিওর মিনি সিরিজ হবে আমাদের অন্যান্য মিনি কোর্সগুলোর মতোই এসিওর e এই মিনি কোর্সে আমি আপনাদের এসিওর e বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বেশ কিছু জিনিস বোঝানোর চেষ্টা করবো এসিও e একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং এটা মোটামুটি ইম্পসিবল ব্যাপার যে আমি তিনটা ভিডিওতে আপনাদের পুরো এসিও শিখিয়ে ফেলবো বাট আপনারা যা যা জানতে চান আমাকে যদি কমেন্টও করেন আমি চেষ্টা করবো কমেন্টগুলোর উত্তর দেওয়ার পরের ভিডিওতে তো প্রথমে আমরা বুঝি এসিও ব্যাপারটা কি এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আমরা যদি খুব সহজ করে বলি এসিও কি এসিও হইলো একটা ওয়েবসাইট কিভাবে গুগলের প্রথম পেজে আসবে সেইটা ডিসাইড সেইটার জন্য যা যা করা দরকার সব কিছু করা সো ধরেন এসিও কেন জরুরি এসিও জরুরি তার কারণ হইল যে কোনো ব্যবসা যে কোনো কোম্পানি যে কোনো সার্ভিস সবাই চায় বিভিন্ন স্পেসিফিক কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড মানে হলো যেই জিনিসটা লেখে মানুষ গুগলে সার্চ করে সো ধরেন আমি যদি বিড়ালের খাবার খুঁজি আর আমি যদি ক্যাট ফুড লেখে গুগলে সার্চ করি তাহলে ক্যাট ফুড হলো গিয়ে কিওয়ার্ড তাই না তো যে কোনো কোম্পানি সার্ভিস ব্যবসা যাই হোক সবাই চায় এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে র্যাঙ্ক হতে কারণ গুগলের প্রথম পেজে যদি র্যাঙ্ক হয় গুগল পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইট এবং গুগলের প্রথম পেজে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন সার্চ হয় সো যদি কেউ ওই কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজের দশটা রেজাল্টের মধ্যে থাকতে পারে তাহলে তার অনেক বেশি কাস্টমার পাওয়ার চান্স বেড়ে যায় তাই না এই কারণে এসিও এত ইম্পর্টেন্ট এবং এই কারণে এসিও ইন্ডাস্ট্রিটা এত বড় হচ্ছে এবং এই কারণে আমরা দেখি এসিও ইন্ডাস্ট্রি সামনেও আরও অনেক বড় হবে অনেকেই গত বিশ বছর ধরে বলে আসছে এসিও শেষ এসিও নিয়ে আর কাজ করা যাবে না এসিও বদলায় যাবে এইভাবে সেভাবে বাট দেখা যায় যে ইভেনচুয়ালি কিছুই হয় না এসিও ঠিকমতো গ্রো করতেই থাকে এসিওর আমরা যদি বড় ধরনের একটা ডিভিশন করি এসিওর দুই ধরনের ভাগ হয় একটা ভাগকে আমরা বলি ব্লগ এসিও এই আমি এখন লিখছি না বাট এই ভাগটাকে আমরা বলি ব্লগ এসিও e আরেক ভাগকে আমরা বলি লোকাল এসিও লোকাল এসিও নিয়ে আমি এখন আর কথাবার্তা বলবো না কারণ লোকাল এসিও e নিয়ে আমাদের ওয়েবসাইটে মিনি কোর্স অলরেডি আছে তিন পার্টের ওটা আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা দেখেননি বাট দেখতে চান তারা দেখে ফেলতে পারেন সো এটা নিয়ে এখন আমরা কথা বলবো না আমরা মেনলি কথা বলবো এসিওর e বেসিক্স নিয়ে যে এসিওতে একটা ওয়েবসাইটকে কিভাবে আসলে র্যাঙ্ক করানো যেতে পারে উঠে দ্যাট এই ব্যাপারটাই আমরা জানতে চাচ্ছি যে একটা ওয়েবসাইটকে আসলে কীভাবে র্যাঙ্ক করায় কারণ ওই স্কিলটা যদি আপনার থাকে আপনি যদি জানেন যে হ্যাঁ এই এই করে আমি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবো এই ব্যাপারটা যদি আপনি জানেন তাহলে আপনার এসিওর জন্য বেসিক্যালি আর কিছু জানতে হবে না ওই সিম্পল নলেজটা নিয়ে আপনি যদি একটা ক্লায়েন্টকে যে বলেন যে কিছুই লাগবে না তুমি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাও আমাকে বলো আমি ওই কিওয়ার্ডটা তোমার ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে দেখায় দিচ্ছি এটাই এনাফ এই এইটুক নলেজ যদি আপনার থাকে এবং ওটা যদি আপনি আসলে করতে পারেন তাহলে আপনার কোনো দিনও কাজকর্মের অভাব হবে না এবং আপনি বিশাল বড় লোক একটা জীবন কাটাতে পারবেন আমি বলতে পারি এটা তো প্রথমেই এসিওর e জন্য আমাদের যেই ব্যাপারটা বুঝতে হবে এসিওকে e আমরা যদি আবার ইন্ডাস্ট্রি হিসাবে ভাগ না করে এসিওর e টপিক অনুযায়ী ভাগ করি তাহলে এসিওকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হইল গিয়ে একটা ভাগকে আমরা বলি অন পেজ এসিও আর একটা ভাগকে আমরা বলি অফ পেজ এসিও আমি এখানে লিখি এসিওর একটা ভাগকে আমরা বলি অন পেজ এসিও আর একটা ভাগকে আমরা বলি অফ পেজ এসিও একটু বোঝার চেষ্টা করেন নামটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে অন পেজ মানে কি অফ পেজ মানে কি অন পেজ মানে হলো সব কিছু যেটা আপনি আপনার নিজের ওয়েবসাইটে করেন ঠিক আছে সো অন পেজ এসিও মানে হলো যেই সব কাজ যেই সব কাজ আপনি অন পেজ আপনার নিজের ওয়েবসাইটে করছেন অফ পেজ এসিও মানে হলো এইসব কাজ সব কাজ আপনি অন্যদের ওয়েবসাইটে করছেন বা অন্যান্য জায়গায় করছেন যার কারণে আপনার ওয়েবসাইটের বেনিফিট হবে সো আমরা আস্তে আস্তে আজকে যেহেতু প্রথম ভিডিও তিন পার্টের সো আমি বেসিক কথাবার্তা বলছি আস্তে আস্তে আমরা আরও ডিটেইলে যাব প্রথমেই এসিওর জন্য আপনার যেই জিনিসটা লাগবে সেটা হইল গিয়ে একটা ওয়েবসাইট ঠিক আছে এটা হলো আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট কেন লাগবে কারণ ওয়েবসাইট না থাকলে আপনি কী কে র্যাঙ্ক করবেন তাই না আমি যদি গুগলে ক্যাট ফুড লিখি ক্যাট ফুড লিখে যদি আমি একটা সার্চ করি আপনি দেখবেন এই যে যেগুলো র্যাঙ্ক হচ্ছে এগুলো সব কি এগুলো সব ওয়েবসাইট তাই না সো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে একটা ওয়েবসাইট না থাকলে তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না কিছুকে সো এটা হলো আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট মাঝখানে নিয়ে আসি আমি এটা এখন এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য আপনার দুই ধরনের কাজ করতে হবে যে দুই ধরনের কাজ আমি একটু আগে বললাম এক ধরনের কাজ হলো গিয়ে on page SEO on page SEO আরেক ধরনের কাজ হলো গিয়ে অফ পেজ এসিও এই দুই ধরনের কাজ করে আপনার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হবে ঠিক আছে তো প্রথমেই আমি কিছু কমন মেথ বা কমন প্রশ্ন যেগুলো আমি পাই সেসব উত্তর দিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথম সবচেয়ে কমন যেই প্রশ্নটা আমি পাই সেটা হলো গিয়ে আমি যে এসিও পারি এটা আমি মানুষকে কিভাবে বুঝাবো যখন আমি ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করব যখন আমি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করব যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করব আপনি সবচেয়ে সহজ উপায় বোঝানোর হলো আপনি একটা ওয়েবসাইট এরকম ধরেন এই যে ক্যাট ফুড এই কিওয়ার্ডটার জন্য যদি আপনি একটা ওয়েবসাইট এই পেজের কোথাও র্যাঙ্ক করতে পারেন আপনি সেই ওয়েবসাইটটা দেখাবেন আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে এই ওয়েবসাইটটা যে আপনার এটা প্রমাণ কি তখন আপনি আপনার ক্লায়েন্টকেও ওই ওয়েবসাইটে অ্যাক্সেস দিবেন অ্যাক্সেস দিয়ে বলবেন যে এই দেখো এটা আমার ওয়েবসাইটের কারণেই আমি তোমাকে অ্যাক্সেস দিতে পারছি এই এই ব্যাপারটা আপনি যদি ওই ক্লায়েন্টকে বোঝেন ক্লায়েন্ট আপনাকে সহজেই চাকরি দিয়ে দেবে এটা একটা উপায় সো এই প্রশ্নটা আমি অনেক পাই যে আমি যে এসি আসলেই জানি এটা দেখানোর প্রমাণ কি সো ওইটা হলো উপায় সেকেন্ড যেই প্রশ্নটা আমি অনেক পাই সেটা হলো আমি কোনো ব্লগ ফ্রি ব্লগ যেগুলো ওয়ার্ড অমুক dot WordPress dot com অমুক ডট ব্লগার ডট কম অমুক ডট উইক্স ডট কম এরকম বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে না যারা আপনাকে ব্লগ বানাতে দেয় অনেকে বলে যে আমি এরকম ব্লগ স্পটের সাইট দিয়ে আমি এরকম ওয়ার্ড প্রেসের সাইট দিয়ে এরকম ফ্রি যেসব প্ল্যাটফর্ম আছে এসব দিয়ে কি এসিও প্র্যাকটিস করতে পারবো উত্তর হলো পারবেন না তার কারণ হলো একসময় পারতেন এবং অনেক এসিও এক্সপার্ট e আপনাদের এখনও বলবে পারবেন বাট আপনি এইসব জ্ঞানে না যে আপনি রেজাল্ট দেখবেন আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন গুগলে তখন আপনি দেখবেন এই যে যে প্রথম পেজ এই পেজে কয়েক কয়টা এরকম ফ্রি অপশন দেখেন আপনি প্রথম পেজে বা দ্বিতীয় পেজে যান বা তৃতীয় পেজে যান কয়টা এরকম ওয়েবসাইট আপনি দেখেন যেগুলো ফ্রি আপনি কি কোনো ব্লগার ডট কমের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লিস্টে পাচ্ছেন না আপনি কি কোনো অমুক dot WordPress dot com এরকম কোনো ফ্রি সাবডোমেইন দেখতে পাচ্ছেন পাচ্ছেন না আপনি সব অ্যাকচুয়াল ওয়েবসাইট দেখছেন যেগুলো অ্যাকচুয়াল ডোমেইন কিনেছে মানুষ কষ্ট করে এবং অ্যাকচুয়াল হোস্টিংয়ে সেই ডোমেনগুলো হোস্ট করা তাই না সো যারা যারা ভাবেন যে আমি ফ্রি জিনিসপত্র দিয়ে প্র্যাকটিস করব বা ফ্রি জিনিসপত্র দিয়ে এই করবো ফ্রি ব্লগ বানাবো তাদের জন্য এটা ভালো আইডিয়া না কারণ সেগুলো এখন আর কখনো র্যাঙ্ক করবে না গুগলে সো এই দুটা খুব কমন প্রশ্ন আমি পাই এই জন্য আমি ভাবলাম এই দুটা প্রশ্নের উত্তর দিয়ে নিই সো এসিওর জন্য সো আমরা তো আমি অনেকবার সো <laughs> বলছি এটা আমার একটা কমন মুদ্রা দোষ সো এসিওর যে দুইটা ব্যাপার অন পেজ এসিও আর অফ পেজ এসিও এই দুইটা ব্যাপার আমরা কেন করি আমরা এই দুইটা ব্যাপার করি যেন আমাদের এই ওয়েবসাইটটা কিছু কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে চলে আসে আমি বারবার গুগল বলছি কারণ গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তবে গুগলের জন্য যখন আপনি এসিও করবেন গুগলের এবং বিংয়ের বা ইয়াহুর এসিওর পদ্ধতিটা অনেকটা এক হলেও পুরোপুরি এক না বাট আমরা বিং বা এসিও নিয়ে অত চিন্তা করি না কারণ গুগলেরই যেহেতু মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার সব জায়গায় সো গুগলের জন্য যদি আমরা র্যাঙ্ক করতে পারি তাহলে আমাদের ব্যবসার জন্য এনাফ বা আমাদের ক্লায়েন্টদের ব্যবসার জন্য এনাফ হয়ে যায় এ কারণে অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে অত চিন্তা করার দরকার হয় না তো এই যে যে আপনার ওয়েবসাইট আমরা অন পেজ এবং অফ পেজে যাওয়ার আগে আমাদের ওয়েবসাইটটার জন্য আরেকটু বেসিক ভাবনা চিন্তা যদি করি এই যে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য অন পেজ নিয়ে আমরা একটু পরে কথা বলবো ঠিক আছে অন পেজ নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে কথা বলবো আর অফ পেজ নিয়ে আমরা থার্ড ভিডিওতে কথা বলবো বাট আজকের ভিডিওতে আমি আপনাদের যেই যেটা বলতে চাই সেটা হলো এই ওয়েবসাইটটা র্যাঙ্কের জন্য রেডি করার জন্য যে না এখন আমি আমার ওয়েবসাইটটাকে এসিওর জন্য আমার ওয়েবসাইটটা এখন এসিওর জন্য রেডি এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আপনার ওয়েবসাইটের বেশ কিছু কাজের প্রয়োজন ফোন আসছে মনে হয় আমার তো এই এই যে যে এই ব্যাপারগুলো আপনার করতে হয় এই কাজগুলা এই কাজগুলোকে আমরা অনেক সময় বলি টেকনিক্যাল এসিও আমরা অনেক সময় এই ব্যাপারগুলোকে অন পেজের ভিতরে ফেলে দিই বাট আমি চেষ্টা করবো আপনাদের বেসিক যেই ব্যাপারগুলো যেই ব্যাপারগুলো আপনাদের এনশিওর করতেই হবে যে কোনো ধরনের এসিও শুরু করার আগে সেই ব্যাপারগুলো বোঝার সো প্রথমে আমরা যদি লিস্ট করি প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো একটা এসএসএল সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেট যখন আপনার থাকে তখন আপনার ওয়েবসাইটে এই যে এইচটিটিপিএস এবং এই সিকিউর এই সাইনটা চলে আসে আপনি আপনার ওয়েবসাইটে যদি এটা না থাকে এইচটিটিপিএস এবং সিকিউর তাহলে আপনার ওয়েবসাইট এখন নতুন যেসব ওয়েবসাইট এইসব নেই সেগুলো গুগল আর র্যাঙ্ক করে না সে এসএসএল সার্টিফিকেট থাকাটা খুবই জরুরি সেকেন্ড আমি একটু আগে যেই ব্যাপারটা বললাম প্রিমিয়াম ডোমেইন হতে হবে প্রিমিয়াম ডোমেইন মানে হলো আপনার কেনা ডোমেইন হতে হবে এবং কোনো সাব ডোমেইন বা কোনো ফ্রি ব্লগ নিয়ে আপনি এখন র্যাঙ্ক করতে পারবেন না okay same for premium hosting হোস্টিংও আপনার একদম অরিজিনাল হোস্টিং হতে হবে free hosting zero zero zero web host এই সেই ওইসব হোস্টিং নিয়ে এখন আর আসলে র্যাঙ্ক করা যায় না একটা ওয়েবসাইট এছাড়াও আমাদের ওয়েবসাইটে এনাফ কন্টেন্ট থাকতে হবে এটা খুবই জরুরি আপনার ওয়েবসাইটের যদি এমন হয় যে আমার স্ক্রিন হ্যাঁ যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটে একটা ব্লগ তখন আপনার মেকশোর করতে হবে যে আপনার ব্লগের বিভিন্ন মেনু আছে প্রত্যেকটা মেনুর ভিতরে কথাবার্তা আছে আপনার ওয়েবসাইটে যদি সার্ভিস হয় তাহলে অ্যাবাউট এই সেই সার্ভিসের ব্যাপারে বিস্তারিত কথাবার্তা এইসব থাকতে হবে একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট বেশি থাকে সেই ওয়েবসাইটটা তত সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক হওয়ার চান্স তত বেড়ে যায় ওকে এছাড়াও আপনার ওয়েবসাইটের আরও বেশ কিছু ব্যাপার মেকশিওর করতে হবে যেমন আমাদের স্ট্রাকচারাল মেটা ঠিক থাকতে হবে হায়ার আর কি থাকতে হবে যেগুলো নিয়ে আমরা অন পেজের যে সেকেন্ড ভিডিওটা ওই ভিডিওটায় ডিটেল কথা বলবো আজকের ভিডিওতে আজকে যেহেতু একদম বেসিক আমি একদম ডিটেইলে না যেয়ে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এসিও কেন শেখা জরুরি বা এসিও শিখলে আসলে কী লাভ হয় আমি এখানে আবার এসিও লিখি এসিও শিখলে লাভ বেসিক্যালি যেটা হয় সেটা হলো এসিও ইন্ডাস্ট্রিটার গ্রোথ রেট খুব বেশি দুই হাজার পনেরো সালে এসিও ইন্ডাস্ট্রি e যত ছোট ছিল দুই হাজার পনেরো সালে এসিও ইন্ডাস্ট্রি e যথেষ্ট বড় ছিল বাট আপনি যদি গ্রোথ রেট কম্পেয়ার করেন সবার সহজ করে কীভাবে বোঝানো যায় আমি ভাবছি সবার সবাই জানে যে সবার এক বিজনেসের জন্য একটা লোগো লাগবে সবাই জানে যে সবার বিজনেসের জন্য তাদের একটা ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট লাগবে এটা আসলে সবাই এখনও জানে না বাট আমি ধরে নিই লোগো লাগবে এটা সবাই জানে ঠিক আছে কিন্তু সবাই এখনও জানে না যে সবার বিজনেসের জন্য এসিও e দরকার সব কোম্পানি সব বিজনেস সব ব্লগ এরা এখনও সবাই বুঝতে পারে নাই স্পেশালি বিজনেসগুলো সবাই এখনও বুঝতে পারে নাই যে না এসিও e দরকার গুগলের প্রথম পেজে র্যাঙ্ক হইলে আসলে লাভ হয় এই ব্যাপারটা যেহেতু সবাই এখনও বুঝতে পারে নাই তার মানে হলো মার্কেটটা আরও অনেক বড় হতে পারে যেটা এখনও হয় নাই এই কারণেই মার্কেটের সামনে এবং এখনও এই এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি একজন ভালো এসিও e খুব সহজেই পাঁচ হাজার থেকে দশ হাজার ডলারের চাকরি ম্যানেজ করতে পারে সো এসিও ইন্ডাস্ট্রিটা খুবই সামনে অনেক গ্রো করবে এবং এখনও মানে প্রতিনিয়তই অনেক গ্রো করছে অনেকটা কি বলে এটাকে বিগ ব্যাংয়ের মতো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তো এই কারণে আমি মনে করি এসিও খুবই লুক্রিয়েটিভ একটা ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে সবার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত যাদের স্পেশালি যাদের আগ্রহ আছে এসিওতে তাদের উচিত এসিও নিয়ে কাজকর্ম করা বা এসিও নিয়ে চিন্তাভাবনা করা অ্যাটলিস্ট সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হইল এই ব্যাপারটাও এই ব্যাপারটার জন্য আমি মনে করি যে এসিও শেখা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো যদি আপনি এসিও ভালো মতো জেনে যান তাহলে এমন না যে আপনার কোনো একটা ক্লায়েন্ট খুঁজতে হবে ফ্রিল্যান্সার হয়ে আপনি যখন এসিও জানেন ধরেন আপনি যখন জানেন কিভাবে ক্যাট ফুডকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে হয় কিভাবে এই কিওয়ার্ডটাকে তখন আপনার আর আপওয়ার্কে যেয়ে বা কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেয়ে ক্লায়েন্ট খুঁজতে হবে না কারণ আপনি যখন এরকম একটা কিওয়ার্ড কিওয়ার্ডের আপনার একটা ওয়েবসাইটকে এখানে র্যাঙ্ক করে ফেলবেন তখন আপনি ইজিলি আপনার ওয়েবসাইটের ভিতরে ড্রপ শিপিংয়ের মাধ্যমে বিড়ালের খাবার বেচতে পারেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ক্যাট ফুড নিয়ে ইবুক বিক্রি করতে পারেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অন্যান্য ক্যাট ফুড কোম্পানির অ্যাড দিয়ে অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন বেসিক্যালি আমি বোঝাচ্ছি আপনি যদি এসিও জানেন তাহলে আপনার জন্য ইনকামের অনেক রাস্তা খুলে যাচ্ছে এমন না যে আপনার একটা ক্লায়েন্ট খুঁজতে হবে যে এসিও এক্সপার্ট খুঁজছে তারপর তার হয়ে কাজ করতে হবে আপনি যখন ভালো এসিও e জানেন আপনি নিজেই আপনার নিজের জন্য অনেক ইনকামের রাস্তা খুলে ফেলতে পারবেন ক্লায়েন্টের ঝামেলায় যেতে হবে না যেটা বাংলাদেশের অনেকে পছন্দ করে অনেকেই ক্লায়েন্ট নিয়ে ডিল করতে পছন্দ করে না বা কাজ খোঁজা লাইক করে না এই কারণেই দেখা যায় যে এসিও e যারা ভালো জানে তাদের আর ক্লায়েন্ট খোঁজার পেছনে সময় নষ্ট করতে হয় না এই কারণেও আমি মনে করি এসিও e খুবই ভালো এই দুইটা কারণে আমার মনে হয় এসিও ইন্ডাস্ট্রিতে সবারই সবার প্রবেশ করা উচিত বা সবার সবার বলবো না বেসিক্যালি যাদের ইন্টারেস্ট আছে তাদের প্রবেশ করা উচিত কারণ এমন যদি আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে আর আপনাকে যদি আমি বলি না এসিও e শিখেন আপনি কারণ এসিও e ভালো তাহলে আপনার কোনো লাভই হবে না সো কখনোই আমার এই কথাগুলো আসলে একটু বিভ্রান্ত হবেন না আমি যখন যেটা নিয়ে ভিডিও করছি যেমন লোকাল এসিও নিয়ে আমি যখন কথা বলেছি আমি লোকাল এসিওর অপরচুনিটিগুলো নিয়ে কথা বলেছি আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের মিনি কোর্স আছে ওয়েবসাইটে ওটা ওটা যখন আমরা করেছি তখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেনিফিট নিয়ে কথাবার্তা বলেছি বাট তার মানে এই না যে ওগুলো এসিওর থেকে ভালো হবে এসিও ওগুলোর থেকে ভালো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি এবং ডিপেন্ডিং অন আপনার ইন্টারেস্ট কি আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন ওকে তো অনেক কিছু বলে ফেললাম আমরা বেশ কিছু কমন টার্ম আছে যেগুলো একজন এসিও এক্সপার্ট e হিসেবে বা একজন এসিওর e মানুষ হিসেবে আপনার জানা প্রয়োজন তার মধ্যে প্রথমেই চলে আসে কিওয়ার্ড কিওয়ার্ড মানে কি এটা আমি আপনাদের অলরেডি বুঝিয়ে ফেলেছি কিওয়ার্ড মানে হলো একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ অফ ওয়ার্ড মানে দুই তিনটা ওয়ার্ড যেই ওয়ার্ডগুলার যে ওয়ার্ডগুলো লেখে মানুষ গুগলে সার্চ করে ওকে তো আপনি যখন একজন এসিও এক্সপার্ট e বা আপনি যখন এসিও নিয়ে কাজকর্ম করেন তখন আমি রেকমেন্ড করবো আপনি একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নেন এক্সটেনশনটার নাম হলো এই যে এই এক্সটেনশনটা কিওয়ার্ড এভরিওয়্যার এটা একটা ফ্রি ক্রোম এক্সটেনশন সো এই এক্সটেনশনটা আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনি এরকম ভলিউম দেখতে পারবেন এখানে সো আমি যখন ক্যাট ফুড লিখে সার্চ করছি আমি দেখতে পাচ্ছি প্রতি মাসে ষাট হাজার পাঁচশো মানুষ আমেরিকায় ক্যাট ফুড লিখে সার্চ করে এটা জানা জরুরি কারণ আপনি এমন কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করতে চান না যেটা লিখে মানুষ সার্চই করে না ওটা লিখে যদি মানুষ সার্চই না করে যেমন ধরেন আমি যদি এখন ক্যাট ফুড বাংলাদেশ বাংলাদেশ না তো ধরেন cat food Noakhali Mymensingh My Mymensingh এটা লেখা যদি আমি সার্চ করি আমার সার্চ ভলিউম নাই তাই না এখন যদি আমাকে কেউ একজন এসে বলে হুম আমি ক্যাট ফুড নোয়াখালী ময়মনসিংহের জন্য আমার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে আসে আমি তখন বলবো গুগলের প্রথম পেজে আসলে লাভ কি এটা লিখে তো কেউ সার্চই করে না এটা লিখে যেহেতু কেউ সার্চই করে না এটা লিখে আপনি যদি গুগলের প্রথম পেজে আসেন আপনি তো ইভেনচুয়ালি মানুষ তো আপনার ওয়েবসাইটে যাচ্ছে না কারণ এটা লিখে কেউ সার্চ করছে না তাই না সো কিওয়ার্ড ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডের পরে যে ব্যাপারটা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো গিয়ে ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক ব্যাপারটা কি ব্যাকলিং ব্যাপারটা কি এটা বুঝিয়ে আমি এই বেসিক ভিডিওটা শেষ করব ব্যাকলিং ব্যাপারটার মানে হইল ধরেন এটা আপনার ওয়েবসাইট ওকে এখন একটা ওয়েবসাইট কক মানে গুগলে তো হাজার হাজার ওয়েবসাইট আছে তাই না আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ করি আমি আবারও ক্যাট ফুড লিখে সার্চ করি দেখেন গুগল আমাদের সতেরো মিলিয়ন রেজাল্ট দেখাচ্ছে তাই না প্রথম পেজে দশটা রেজাল্ট বাট গুগল বলছে যে টোটাল সতেরো মিলিয়ন রেজাল্ট আছে এই যে আমি যদি সেকেন্ড পেজে যাই থার্ড পেজে যাই টেন্থ পেজে যাই টেন্থ পেজে গেলেও আরও দশটা পেজ পাবো এই যে দেখেছেন এগারো বারো তেরো চোদ্দো এইভাবে আসতেই থাকবে সে গুগল কিভাবে ডিসাইড করে আসলে কোন পেজটা প্রথমে যাবে কোন পেজটা সেকেন্ডে যাবে কোন পেজটা প্রথম পেজের প্রথমে যাবে কোন পেজটা প্রথম পেজের নিচের দিকে থাকবে এগুলো গুগল কীভাবে ডিসাইড করে এগুলো গুগল ডিসাইড করে মোটামুটি দুইশো তিনশোটা ফ্যাক্টর আছে যেমন ধরেন কোন পেজ তাড়াতাড়ি লোড হয় কোন পেজের ভিতরে কিওয়ার্ড কিভাবে অপটিমাইজ করা কোন পেজের ধরেন কোন পেজের ওই যে এস সার্টিফিকেট আছে আমি যেটা বললাম একটু আগে তারপর কোন পেজের ধরেন ইমেজ অপটিমাইজড করা কোন পেজের ভিতরে ভিডিও আছে এরকম অনেক অনেক হাজার হাজার বিষয় আছে হাজার হাজার না অ্যাটলিস্ট দুই তিনশো বিষয় আছে তিনশো তো আছেই যেটা দেখে গুগল ডিসাইড করে যে না এই পেজটাকে আমি প্রথম পেজে আমার গুগলের রেজাল্টের প্রথম পেজে বসাবো এই ওয়েবসাইটটাকে আমি গুগলের সেকেন্ড পেজের আট নম্বরে বসাবো এই ব্যাপারটা যে গুগল ডিসাইড করে এগুলোকে বলে র্যাঙ্কিং ফ্যাক্টর এবং র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টর বলা হয় ব্যাকলিঙ্ককে ব্যাকলিঙ্ক মানে হলো ধরেন এটা আপনার ওয়েবসাইট আমি এখানে লিখে দিই মাই ওয়েবসাইট এটা আমার ওয়েবসাইট ওকে ব্যাকলিঙ্ক মানে হলো অন্যান্য এখন ইন্টারনেটে তো হাজার হাজার ওয়েবসাইট আছে তাই না এই যে এগুলো হলো আরও ওয়েবসাইট এগুলো আমার ওয়েবসাইট না এগুলো অন্যান্য মানুষের ওয়েবসাইট আমার ওয়েবসাইট হলো এইটা ব্যাকলিঙ্ক মানে হলো এইসব ওয়েবসাইট যখন তাদের ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের কথা বলে ওকে এইসব ওয়েবসাইট এই যে বিভিন্ন কিওয়ার্ডের মধ্যে থেকে বিভিন্ন এই যে যে যেই লিঙ্কটা ব্যবহার করে বলে ওই ব্যাপারটাকে বলে অ্যাঙ্কর টেক্সট আমি এখন অত জটিলে যাচ্ছি না কারণ একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের জন্য বোঝা বাট বেসিক্যালি সহজ ভাষায় যদি আমরা বলি অন্যান্য ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক দেয় ওই লিঙ্কটাকে বলে ব্যাকলিঙ্ক এবং এই ব্যাকলিঙ্ক দেখে গুগল ভাবে যে হুম এত ওয়েবসাইট যখন এই ওয়েবসাইটটাকে লিঙ্ক দিচ্ছে তার মানে মনে হয় এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্ট্যান্ট এবং তখন গুগল এই ওয়েবসাইটটাকে আরও ভালো র্যাঙ্কিং পজিশন দেয় ব্যাকলিং ব্যাপারটা কি এটা অনেকে বুঝে না বাট এই ব্যাপারটা খুবই সিম্পল অন্যান্য ওয়েবসাইট যখন আমাদের একটা লিঙ্ক দেয় তখন আমরা সেটাকে বলি ব্যাকলিং আর আমরা নিজেরাই যখন নিজেদের লিঙ্ক দিই ধরেন আপনার ওয়েবসাইটে অনেক পেজ আছে তাই না এখন ধরেন আপনার ওয়েবসাইটে হোম আছে অ্যাবাউট আছে কন্ট্যাক্ট আছে ইত্যাদি ইত্যাদি এখন আপনি হোম পেজের ভিতরে নিচে লিখলেন যে যদি তুমি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে কন্ট্যাক্টে ক্লিক করো এবং কন্ট্যাক্ট এই যে যে বাটনটা এই বাটনটায় ক্লিক করলে মানুষ কন্ট্যাক্টের ওই পেজটায় চলে যায় এরকম সাইট তো আমরা সবাই দেখেছি তাই না তো এই যে যে এই ব্যাপারটা আমি আমার ওয়েবসাইটেরই এক জায়গায় ক্লিক করলে আমার ওয়েবসাইটেরই আরেক পেজে চলে যাই এই ব্যাপারটাকে বলে ইন্টারনাল লিঙ্ক ইংলিশ ওয়ার্ডটা শুনলেই বোঝা যায় ইন্টারনাল লিঙ্ক মানে নিজের ওয়েবসাইটের ভিতরেই নিজের লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক হলো গিয়ে ব্যাক লিঙ্ক যেটাকে স্ট্যান্ডার্ড ব্যাক লিঙ্ক বলে সেটা হলো অন্যান্য ওয়েবসাইট যখন আমাদেরকে লিঙ্ক দিচ্ছে তো এই ছিল এসিও মিনি কোর্সের প্রথম ভিডিও সেকেন্ড ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো অন পেজ এসিও সব কিছু নিয়ে থার্ড ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসিও কীভাবে করা যায় ওই ব্যাপারগুলো নিয়ে সো সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিওর জন্য আমি আপনাদের আপনারা যদি এই ভিডিও নিচে কোয়েশ্চেন করেন তাহলে আমি চেষ্টা করবো ওগুলো সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিওতে কভার করার জন্য সে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে টাটা